আরে ওর নাম কি আগে তো হাঁটতে পারতো আমার কি কষ্ট হইত আডুতে প্রবলেম ছিল বেশি এরপর মাজা একটু আসিল অনেকক্ষণ পয়সা থাকলে ব্যথা করত এখন ইনশাল্লাহ অনেকটা দূর হয়েছে কারণ আডু তো বাস করতে পারি করতে বা লড়াচড়া করতে পারি কোনো অসুবিধা নেই আর মাজা যাওয়া আল্লাহ রহমান অনেকটা প্রবলেম শর্ট হয়েছে দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের যিনি দীর্ঘদিন যাব ওনার হাঁটুর অস্ট্রিও রোগে ভুগছেন পাশাপাশি ওনার ছিল বেশ অনেক বছর কি আশা করছেন আসসালামু আলাইকুম নামটা যদি একটু মোহাম্মদ শাহজাহান আমার বাসা হইল পঁচাত্তর নম্বর আচ্ছা। আমরা জানি আপনি হাঁটু সমস্যা আমাদের এই হসপিটালে হয়েছে আমাদের দর্শকদের জন্য যদি একটু খুলে বলতেন যে এই সমস্যাটা ঠিক কতদিন আগে থেকে শুরু হয়েছিল আর শরীরে আপনার কি কি ধরনের সমস্যা আছে এই সমস্যা শুরু হয়েছে উনিশশো পঁচানব্বই কি ছিয়ানব্বই এই এই অবস্থায় আচ্ছা, তখন আমি মিলিটারি চাকরি করতাম আচ্ছা। হঠাৎ এই ডাইন পেশের আডু ফুলে গেছে আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ছাড়াই ফুলে হ্যাঁ, গেছে ওখানে ওই সরকারি হসপিটাল ছিল ওখানে আমার এক বিশিষ্ট বন্ধু ছিল ওনার নাম হইল বাঙালি ডাক্তার ছিল আর্থিক ডাক্তার ছিল আচ্ছা। হঠাৎ আমি বসতে পারি না আলু ফুল্ল ব্যথায় তো ওনার কাছে আমি গেলাম সন্ধ্যার পর খবর নিয়ে যেন ওনার ডিউটি কতক্ষণ আছে থাকে খবর নিয়ে ডিউটিতে ওনার ওনার কাছে গেছি যাওয়ার পরে বলতে আছে শাহজাহান সাহেব আপনার তো পানি আছে পানি বাইরে ফেলে যেটা ভালো হয় স্যার সেটা করেন তো আমার ড্রেসিং রুমে রয়ে গেছে নিয়ে শোয়াইয়া সাত আষ্ট সিসি পানি বাইর করছে ভরিয়া ভরিয়া আচ্ছা। হ্যাঁ। পঁচানব্বই সালের হ্যাঁ পঁচানব্বই না আসল কষ্ট আমি হাঁটতে পারতেছি না যাই কোমরে ঠিক আছে এছাড়া কি আর না এখন তো আস্তে আস্তে বয়স বার্ধক্য নানান সমস্যা ওই হাতের গোড়ায় গোড়ায় একটু একটু ব্যথা করে ওই করতে গেলে ব্যথা করে এই নানা আচ্ছা, ঠিক আছে বুঝতে পেরেছি এখনো তো স্ট্রেচারে ভর দিয়ে হাঁটে নাকি এখন সাহায্য নিতে হয় একটু ভালো হয় আচ্ছা, আগে যে পুরো শরীরে প্রতিটা জয়েন্টে জয়েন্টে যে ব্যথা ছিল ব্যথার কি অবস্থা ব্যথা অনেকটা ভালো হয়েছে আচ্ছা আজকে কতদিন আপনাদের আমাদের এক মাসের মতো আচ্ছা, এই এক মাসে আপনার শরীরে আপনি অনেকটুকু এখন পরিবর্তন দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ হ্যাঁ, অনেকটা পরিবর্তন আসছে আচ্ছা এখানে চিকিৎসা মোটামুটি ভালো এবং থেরাপি হোক ব্যায়াম করানো হোক সবই চলে কোনো অবহেলা নাই দিন ইনশাল্লাহ আস্তে আস্তে আমি ভালো দিকে পরিবেশটা মোটামুটি ভালো ভালোই আর কি আর ডাক্তার সাহেব দেখে আবার নার্সরা দেখে যে থেরাপি দেয় হেও দেখে সবাই এসে খোঁজ খবর নেয় কোন রকম প্রবলেম নাই অসুবিধা আলাইকুম আমি মোহাম্মদ রনি হাওলাদার আমি আমার কাকাকে নিয়ে ডিপিআরসি হসপিটাল আসছি প্রথম যখন একটু শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল হাঁটতে কষ্ট হইতো মানে হাঁটতে একা পারতই না এখন মোটামুটি দেখা গেছে এক মাস চিকিৎসা নেওয়ার পর থেকে আমাদের একটু উন্নতি হয়েছে আর কি প্রায় মানে এটা তো আর একদিনের ই না যে এটা তো আস্তে আস্তে একটু হইতে হইতে দেখা যাচ্ছে আজকাল তো আমরা প্রায় এক মাস আছি তো পনেরো বিশ দিন হওয়ার মানে পর থেকে একটু বোঝা যাচ্ছে যে একটু কমতেছে ব্যথাটা আর কি ট্রাফিক ট্রাফিক নেওয়ার পরে আর কি আসলে ডিপেস ডিপিআরসি হসপিটালটা একটু মানে অন্যরকম কারণ এখানে সকল ধরনের সার্ভিসটাই খুব সুন্দরভাবে দেওয়া হয় যেমন ডাক্তাররা ম্যাডাম নার্সরা তারপর যারা থেরাপি দেয় সবাই টাইম টু টাইম কেয়ার নেয় আর কি অনেকেই দেখছি আমি যখন আমি প্রথম আসছি তখন অনেকে ভর্তি হয়েছে দেখছে হাঁটতে পারে না বসতে পারে না মানে একবার বিছানায় আবার অনেকে আমাদের মাঝ থেকে চলে গেছে তারা হাইটে সুস্থ হয়েই যার কারণে আমরা বুঝতে পারছি না ডিপিএসি হসপিটালে সর্বদিক থেকেই ভালো ভালো অবশ্য ডিপিএসসি হসপিটালের পরিবেশ পরিচ্ছন্নতা খুবই সুন্দর তারপর আমরা এখানে বিগত এক মাস ছিলাম আমার কাকা অসুস্থ ছিল আল্লাহর কাছে এই প্রার্থনাই করি বা সবাই দোয়া করবেন আমার কাকার জন্য যাতে এখন যে সুস্থ হয়ে বাসায় যাইতে পারতেছে এবং যতদিন ভাবে বেঁচে আছে সে যেন আল্লাহর রহমতে সুস্থ হয়ে বেঁচে থাকে এবং পাঁচক্ত নামাজ কালাম পড়তে পারে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ও rehab physio specialist DPRC hospital and diagnostic lab limited Shyamoli ring road থেকে বলছি আপনারা যে রুগীর কথা শুনছেন ইতিমধ্যেই উনি বাংলাদেশের একজন সিনিয়র নাগরিক এবং বয়স্ক বিভিন্ন ডিজেবিলিটি বিভিন্ন রোগে আক্রান্ত উনি প্রেশারের ওষুধ খান উনি আরও বিভিন্ন সমস্যা ভুগতেছিল তো আমাদের এখানে একেবারে উনি হুইল চেয়ারে আসছেন টোটালি চলাফেরা করতে পারতেন না কোমর ব্যথা ছিল হাঁটু একেবারে আমরা বলি ফাইভ ডিগ্রি অস্ট্রোঅ্যাথলেটিক চেঞ্জেস এরপরে অপারেশনের পর্যায়ে চলে গিয়েছে যেহেতু ওনার যে বয়স অপারেশন করা যাবে না তো আলহামদুলিল্লাহ আমরা ডিপিআরসিতে আমাদের অত্যাধুনিক বিভিন্ন ইকুইপমেন্ট আছে বিভিন্ন টেকনোলজি আছে আমরা বিভিন্ন থেরাপির মাধ্যমে উনি মোটামুটি এখন হাঁটা চলাফেরা কিছুটা করতে পারে যেহেতু অতিরিক্ত বয়স্ক মানুষ এবং টোটালি ডিজেবল হয়ে গিয়েছে জোড়াগুলো নষ্ট হয়ে গিয়েছে যার কারণে রেজাল্ট আসতে সময় লাগছে বাট আলহামদুলিল্লাহ উনি অনেকটা ইম্প্রুভ করেছে তো আশা করি উনি আমরা যেভাবে বলে দিয়েছি এবং ওনার যারা আছেন অ্যাটেন্ডেন্স তারা যদি বাসায় গিয়ে সেটা মেনটেন করে ইনশাল্লাহ উনি ভালো থাকবেন তবে ওনাকে আমরা আবার ঈদের পরে ইনশাল্লাহ রমজান ঈদের পরে আবার হয়তো কিছুদিন রাখবো সেটা ওনার আত্মীয় স্বজনের সাথে আমার কথা হয়েছে তো ওনাকে আল্লাহাক এই রমজান মাসটা সুস্থ থাকার তৌফিক দান করুক এবং ন্যাক হায়াত দারাজ করুক উনি যেন বেশি বেশি নামাজ রোজা করতে পারেন আমাদের জন্য আপনারা দোয়া করবেন এই জাতীয় রুগীদের জন্য আমরা